সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের সাথে যুক্ত আছে হাসিবুর রহমান আমাদের নতুন স্টুডেন্ট মোটামুটি তিন থেকে চার মাস সময় হয়ে গেছে তিনি এই ফাইবার মার্কেট প্লেসে বা আমাদের সাথে যুক্ত হয়েছে তো এখানে তিনি প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকার মতো ইনকাম করে ফেলছে কোর্স চলাকালীন সময়ের ভিতরে তার এখনও টোটাল কোর্স শেষ হয় নাই তিনি কিভাবে এবং কোন কাজগুলো করে তিনি আর্নিং করতেছে সেটা দেখব আজকে আমরা এবং সবাই কেন সাকসেস হতে পারে না এটা নিয়ে আমরা কথা বলবো কারণ হচ্ছে অনেকে আছে যারা ফ্রিলান্সিং করতে আসে এক মাস দুই মাস খুবই ভালো স্পিড থাকে তারপরে হঠাৎ করে তাদের স্পিড কমে যায় এবং তারা টোটালি ফ্রিলান্সিং ছেড়ে দেয় এখানে হয় তাদের ধৈর্য কম থাকে এবং সঠিক গাইডলাইন পায় না একজন ফ্রিলান্সারের থেকে প্রথম অবস্থায় সঠিক গাইডলাইন দরকার এবং সবসময় সাপোর্ট দরকার যেটা বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যারা এই কাজটা করে না মানে স্টুডেন্টকে শুধু কোর্স করায় তাদেরকে শিখায় কিন্তু সঠিক গাইডলাইন দেয় না এবং তারা মার্কেট প্লেসের কোনো অভিজ্ঞতা দেয় না ধরেন আপনি মার্কেট প্লেসে যদি অভিজ্ঞতা না থাকে আপনি কাজ শিখে কী করবেন এবং কোথায় সেটা ব্যবহার করবেন এবং কিভাবে ক্লায়েন্টকে এইভাবে কাজ নিতে হবে এগুলো যদি না জানতে পারেন এবং রাত তিনটার দিকে যদি আপনার কোনো ক্লায়েন্ট আসে যদি আপনাকে বলে যে এটা কিভাবে করতে হবে তুমি কি আমাকে এটা এক স্যাম্পল বা কোনো কিছু দিতে পারবা কোনো কোনো কোনো প্রতিষ্ঠান বড় বড় বিগ বিগ প্রতিষ্ঠান কিন্তু আপনাকে কোনো হেল্প করবে না সেক্ষেত্রে তাদের উদ্দেশ্য হচ্ছে তা আপনাকে জাস্ট কোর্স করাবে ঠিক আছে কোর্সের সময় শেষ আপনার সাথে যোগাযোগ শেষ আমি অনেক দেখছি এরকম হয়েছে তো এখানে রাত তিনটার সময় কোনো প্রতিষ্ঠান যাওয়া যাবে না এটাই স্বাভাবিক কিন্তু আমাদের এখানে আপনি রাতের যে কোনো সময় আমাদেরকে মেসেজ করলে বা ফোন করলে আমরা আপনার মেসেজের জন্য মেসেজ রিপ্লাই করব কারণ হচ্ছে আমরা নিজেরা ফ্রিলান্সিং করি পাশাপাশি আমরা এটা শিখাই তো দেখা যাচ্ছে যে আমরা নিজেরা যেহেতু রাত জেগে থাকি এক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয় কোনো স্টুডেন্টদের সেক্ষেত্রে আমরা জুমে এসে এটা সলভ করে দিই তো আমি মনে করি আপনারা যদি সঠিক গাইডলাইন পান তাহলে হান্ড্রেড পারসেন্ট আপনারা কিন্তু সাকসেস হবেন যখন পাবেন ঠিক আছে এখন রাত একটা একটা প্লাস বাজে ঠিক আছে তো এখন কিন্তু আমাদের এক স্টুডেন্ট টোটাল পাঁচটা অর্ডার প্রজেক্ট পড়ছে সেটাই কিন্তু এখন তার কাজ ডেলিভারি দিতে হবে এখন এই সময় কিন্তু পাবেন না কাউরে ঠিক আছে তো আমরা কিন্তু এখন অ্যাক্টিভ আছি তো এখন দেখি তার কাজ কিভাবে ডেলিভারি দিবেন এবং তিনি কোন ধরনের কাজ করে এ টু জেড দেখি ওকে হাজিবুর আসো হ্যাঁ ভাই আছি ওকে একটু শেয়ার করো তো ওকে তোমার কি করতে হবে আর তোমার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও পীরগঞ্জ আর আমার হচ্ছে আজ ডেলিভারি দিতে হবে ওকে তোমার একটু অর্ডারে যাও তো একটু আমরা অর্ডারগুলো দেখি এখন কি কোনো অর্ডার আছে? প্রজেক্ট আছে তোমার? হ্যাঁ, অলরেডি ওকে। টোটাল ৩০, ৪০, ৫০ ওকে। ৫০, ৮০, ৯০। ৯০ আর হচ্ছে ২৪০। ৯০ ২০০ ধরতে গেলে প্রায় ৩০০ সাড়ে তিনশো চারশোর মতো অর্ডার রানিং আছে না প্রায় চল্লিশ হাজার টাকার মতো কাজ বর্তমানে রানিং আছে ওকে চল্লিশ হাজার টাকার মতো কাজ রানিং আছে এখন তোমার আরো এর আগে কয়টা প্রজেক্ট কমপ্লিট করছিলা চোদ্দটা কমপ্লিট করছিলা ওই ওগুলো কত ডলার ছিল কয়েকটা ছিল একশো ডলার পঞ্চাশ ডলারও তারপরে মনে করেন পাঁচ ডলারও তুমি ফাইবার থেকে টোটাল কত টাকা আর্ন করছো আর বা লোকাল বাইরে বা বাইরে কোনো ক্লায়েন্ট আছে তোমার হ্যাঁ বাইরে আছে দুইটা ক্লায়েন্ট ও টোটাল তুমি ফ্রিল্যান্সিং শুরু করছো কত দিন হয়েছে আমি ফ্রিল্যান্সিং শুরু করছি মার্চ মাস মার্চ মাসের এক তারিখ থেকে শুরু করছি আপনার কাছ থেকে আমি তাহলে কয় মাস হয়েছে মার্চ তিন চার মাস কি নাকি ওর বেশি সাত মাস ভাই সাত মাস রানিং তার ভিতরে আমি ফাইবারে আসি আসার চার মাস হলো ওকে চার মাসে তুমি ফাইবারে এখানে আসছো ওকে যাই হোক আমরা দেখতে পাচ্ছি এখন তোমার প্রায় চল্লিশ হাজার টাকার মতো প্রায় কাজ চলতেছে আর হচ্ছে তুমি টোটাল কাজ কমপ্লিট করছো হচ্ছে চোদ্দটা একটা কাজ ক্যান্সেল হয়েছে ক্যান্সেল হয়েছে কি জন্য ওইটা ভাই আপনা থেকে কাজ আসছিল মানে আপনা থেকে ক্যান্সেল হয়ে গেছে বাইরের মনে করে অ্যাকাউন্ট ইয়া ও ঠিক আছে বুঝতে পারলাম তো এভারেজ তুমি চার মাসে কত টাকা আর্ন করছো লাখ পার হয়েছে লাখ পার হয়েছে আর এখন বর্তমানে চল মানে চারশো ডলারের কাজ রানিং তিন চারশো ডলারের তো এবার আস এক লাখ পঞ্চাশ হাজার মতো চল্লিশ পঞ্চাশের মতো ইনকাম করছো তাই তো ওকে যাই হোক সমস্যা নাই একটু তুমি ই করো তোমার কোন কাজটার ডেলিভারি দিতে হবে সেটা আমাদেরকে একটু দেখাও আমি ডেলিভারি করে দিচ্ছি ওকে এখানে মাত্র দশ ঘন্টা আছে এটা কিসের কাজ ছিল ফেসবুক প্রমোশন নাকি YouTube promotion okay YouTube promotion okay delivery এখানে যাও ডেলিভারি ডেলিভারিতে ক্লিক করো এটা এটা কয় ডলার কাজ ছিল দশ ডলার ওকে এখানে একটা ডেসক্রিপশন লেখো হ্যাঁ ডিয়ার স্যার আর ইউটিউবের প্রজেক্টগুলোতে তেমন কিছু দিতে হয় না ঠিক আছে জাস্ট তুমি পূর্বের কাজটা কত ছিল মানে কত ভিউ ছিল যদি ভিউয়ের জন্য কাজ আসে সেটা তোমাকে উল্লেখ করতে হবে যে আগে এত ভিউ ছিল বা পরে এত ভিউ হয়েছে এটা দিয়ে স্ক্রিনশট দিয়ে দিলে বা কাজগুলো অ্যাকসেপ্ট করে কারণ তার কাজের প্রমাণ তো তার ওয়েবসাইটে সরি ইউটিউবের ভিতরে আসেই সেজন্য আর তেমন কোনো গ্যামজাম করে না আর বায়ারে যেহেতু এটা ছোট বায়ার অনলি দশ ডলারের বায়ার তো কোনো ঝামেলা করবে না তো সমস্যা নাই ভালো করে সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখলেই বায়ার স্যাটিসফাই হয়ে যাবে সমস্যা নাই তোকে যাই হোক I have done your job is very well I hope you will be satisfy with my work and and our relationship built long time relationship built হবে ওকে আওয়ার লংগেস্ট বলতেছি হ্যাঁ হ্যাঁ তাই না ওকে কমপ্লিট তুমি চাইলে বাইরের ইউটিউবটা এখানে দিতে পারো ইউটিউবের ভিডিওর লিঙ্কটা আর না চাইলে কিছু যায় আসে না ওকে তুমি এবার এখানে দেখো আপলোড লেখা আছে আপলোড অর্ক ওকে এখানে আপলোড অর্কে ক্লিক করো হ্যাঁ ওই যে দুইটা স্ক্রিনশট আমাদের দরকার ওই দুইটা স্ক্রিনশটটা এখানে দিয়ে দাও যে তুমি যে কাজগুলো করছো সেটা প্রুফটা দিয়ে দাও যদি এটা প্রমোশন ওয়ার্ক সেজন্য আমাদের অতিরিক্ত অনেকগুলো স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নাই আমাদের মূল স্ক্রিনশট দিলেই হবে ঠিক আছে আমরা আগে যত ভিউ ছিল এবং পরবর্তীতে আমরা কত ভিউ দিছি সেটা আমরা এখানে উল্লেখ করব ওকে তো এখানে হ্যাঁ এটা সিলেক্ট করো সিলেক্ট করার পরে কন্ট্রোল ধরে সিলেক্ট করে সেকেন্ডটা ধরো হ্যাঁ আবার হুম ডাউনলোড ডকুমেন্ট লাইট শট হ্যাঁ উপরের দিকে যাও উপরের দিকে যাও উপরের দিকে যাও উপরের দিকে যাও উপরের দিকে যাও কন্ট্রোল ছেড়ে দাও কন্ট্রোল ছেড়ে দাও উপরের দিকে যাও হ্যাঁ এবার ওইখানে যে কন্ট্রোলের চিপি দাও যে ইমেজটা দরকার হ্যাঁ এবার দুইটা সিলেক্ট হয়েছে এবার ওপেন করো তো দেখি দুইটা হয়েছে দেখো ভালো করে ওকে এবার এটা তুমি চাইলে নিচে একটা জিনিস আছে at a simple to geek gallery তুমি যদি এটা গ্যালারি হিসাবে এটা দিতে চাও তাহলে এটা দিতে পারবে যেমন তোমার গিকে যখন কোনো বাইরের রিভিউ দিবে সেক্ষেত্রে যদি তুমি চাও ওই রিভিউর পাশে যেন একটা ছবি বা ইমেজ শো করে সেজন্য তুমি এটা যদি অন করে দাও সেটা দেখাবে তোমাকে তুমি কি চাও যে এটা তোমাকে দেখাক অন্য ক্লায়েন্টদেরকে যে কাজটা হ্যাঁ ভালো তো অবশ্যই হবে তাহলে এখানে ইয়া করে দাও অন করে দাও ওকে এবার ডেলিভারি করো এটা মনে উলটপালট হয়ে গেছে নাকি মানে যেটা হচ্ছে শুরু করছিলাম মানে তার আগের কাজ ছিল ওইটা পরে আসছে ওইটা ব্যাপার না ওইটা ওইটা কিছু না ওইটা আগে পরে নাই ঠিক আছে এবার ডেলিভারি করো ওকে ডেলিভারি ওকে আমাদের ডেলিভারি হয়ে গেছে ইনশাল্লাহ আমি আশা করি খুব তাড়াতাড়ি বায়োটা কাজটা অ্যাকসেপ্ট করবে আর ওকে আরও কোনো সমস্যা ছিল না ওকে তাহলে তো ফ্রিলান্সিং যদি নতুনরা করতে চায় তাহলে কি এখানে এসে সফল হওয়া পসিবল মনে করেন শক্তিটা আরো মনে করেন যে স্কিলটা যদি ভালোভাবে করে তাহলে এখান থেকে সাকসেস হান্ড্রেড পার্সেন্ট ওকে আমাদের সাপোর্ট কিরকম লাগে হ্যাঁ ভাই সব সময় সাপোর্ট চব্বিশ ঘন্টায় সাপোর্ট পাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে ওকে ঠিক আছে ধন্যবাদ আমিও আমাদের এখানে সব থেকে স্ট্রং হচ্ছে সাপোর্ট আমরা ধরতে গেলে রাতে অথবা দিনের বেলায় যে কোনো সময় মেসেজ করলে আমরা সাথে সাথে রিপ্লাই দিই কারণ একটা স্টুডেন্ট জোরে পড়ে শুধু সাপোর্টের জন্য যদি ভালোভাবে সাপোর্ট না পায় সেক্ষেত্রে কোর্সে ভর্তি হওয়ার কোনো দরকার নাই এখন রাত বাজে হচ্ছে মেবি একটা একটা বাজে তো এখন বাইরে কাজ ডেলিভারি দিতে হবে এখন বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান নাই যে আপনাদেরকে হয়তো কাজ ডেলিভারি দিয়ে দিবে এইভাবে এসে তো এটা হয় না কখনো এটা করে না কিন্তু আমরা যেহেতু নিজেরাই ফ্রিলান্সার আর নিজেরাও পাশাপাশি ফ্রিলান্সিং করি সেজন্য আমরা যেটা করি আমরা যে কোনো সময় আমাদেরকে মেসেজ করলে পাওয়া যাবে কারণ আমরা সারা রাতই জেগে থাকি তো এখানে আমরা সবসময় হ্যাঁ একটা বাইরে মনে হয় মেসেজ করছে ওকে আমরা অল টাইম আমরা এখানে যদি কোনো প্রবলেম পড়ে সাথে সাথে আমরা জুমে আসি কারণ আমরা অল টাইম জুমেই থাকি এখানে এসে আমরা হেল্প করি পাশাপাশি দেখা যায় যে তার প্রবলেমগুলো সলভ করি তো যাই হোক তাহলে আজকের মতো আমরা এখানে স্টপ করি ঠিক আছে